বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকে আমি আনবক্সিং করতে চলেছি Realme Narzo fifty pro five এটা হলো Realme Narzo fifty pro five জির বক্স প্যাক বক্সটা আমি এবার ওপেন করে নিচ্ছি এই বক্সের ভিতরে আবার একটা পাতলা বক্স রয়েছে সেটাকে ওপেন করে দেখি এটার ভিতরে কি আছে তো এই বক্সটার মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন সিম ইজেক্টর পিন আর ফোনটার জন্য একটা ব্যাক কেস তো এবার আমি একটু ব্যাক কেসটা কোয়ালিটি চেক করি তো দেখছি মোটামুটি ভালোই ব্যাক কেসের কোয়ালিটি এবার দেখি বক্সের ভিতর কি কি আছে তো বক্সটা আমি পুরোপুরি ওপেন করছি তো ভিতর দিকে দেখি কি কি আছে তো ফোনটাকে আমি এখন ওপেন করছি না ফোনটাকে সাইডে রেখে দিচ্ছি এবার অ্যাডাপ্টারটা দেখাচ্ছি এটা হলো থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার আর হচ্ছে রয়েছে ডেটা কেবেল তো এটা হলো type A to type C data cable data cable আর অ্যাডাপ্টার দুটোরই কোয়ালিটি খুব ভালো তো সবকিছু সাইডে রেখে দিচ্ছি এবার মেইন ফোনটা ওপেন করে নিচ্ছি তো ফোনটার উপরে প্লাস্টিকের যে র্যাপারটা রয়েছে সেই র্যাপারটা থেকে ফোনটাকে বের করছি তো লুক ওয়াইজ ফোনটা খুব ভালো আর ইন হ্যান্ড ফিলও খুব ভালোই এবার ফোনটার ফিজিক্যাল ওভারভিউ দেওয়ার পালা তো ফোনটার রাইট সাইডে রয়েছে রয়েছে পাওয়ার বাটন আর ফোনটার বটম সাইডে রয়েছে first speaker grill microphone grill three point five M headphone jack আর হচ্ছে USB type C port left সাইডে রয়েছে ভলিউম রকার্স আর সিম ট্রে তো এবার আমি সিম ট্রেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো ফোনটাতে তোমরা ডুয়েল ন্যানো সিম লাগাতে পারবে কিন্তু মাইক্রো এসডি কার্ড লাগানোর কোনো অপশন নেই now it's time to boot up and set up the phone as long as I'm setting up the phone please like this video and subscribe my channel now the set up is done now I'm going to show you inside the phone ফোনটাতে রয়েছে six point four inch full HD plus AMOLED display with ninety hertz refresh rate আর ফ্রন্ট এছাড়াও ওয়ান এইটটি হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে ninety point eight percent Corning Gorilla glass ফাইভের প্রোটেকশন রয়েছে এছাড়াও ফোনটাতে থাউজেন্ড নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে এই জন্য ফোনটা সানলাইটে আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো ফোনটাতে আমি already password fingerprint face unlock সব সেট করে দিয়েছি তো এবার আমি জাস্ট টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে তো আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট আর ফেস আনলক রয়েছে তো ফেস আনলকও বেশ ভালোই ফাস্ট এবার আসছি ফোনটার মেন হাইলাইট পারফরমেন্সের ওপর তো Realme Narzo fifty pro five G এই ফোনটাতে রয়েছে MediaTek Dimensity nine twenty five G processor এটা হলো মিডিয়াটেকের তরফ থেকে একটা octa core five G processor যার ক্লক স্পিড হলো টু পয়েন্ট ফাইভ গিগাহার এই প্রসেসরটাতে A seventy eight two point five গিগাহার্টে দুটো কোর আছে আর হচ্ছে A fifty five A two point zero giga হার্টসে ছটা কোর আছে আর মালি জি সিক্সটি এইট এর জিপিউ রয়েছে এছাড়াও ফোনটাতে এলপিডিডিআর ফোর এক্স র্যাম আর ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজের সাপোর্ট রয়েছে আমার কাছে ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা রয়েছে এছাড়াও এইট জিবি একশো আঠাশ জিবির আর একটা ভেরিয়েন্ট পাওয়া যায় আউট অফ দ্য বক্স এই ফোনটাতে রয়েছে Realme UI three based on Android twelve আর সফটওয়্যার আপডেটের কথা বলি তো এই ফোনটাতে দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে এবার ক্যামেরার পারফরমেন্সে আসছি তো এই ফোনটাতে রয়েছে primary forty eight megapixel Samsung এর সেন্সার যার অ্যাপারচার হচ্ছে F one point seven nine আর field of view seventy nine point eight degree secondary হচ্ছে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এর সেন্সার যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট টু আর ফিল্ড অফ ভিউ একশো উনিশ পয়েন্ট সাত ডিগ্রি আর থার্ড হচ্ছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো যেটার কোনো দরকার নেই এছাড়া ফটোতে এআই পোর্ট্রেট এইচডিআর এর সাপোর্ট রয়েছে আর প্রচুর ফিল্টার রয়েছে এছাড়াও বিউটিফিকেশন মোড তারপরে অনেক ফিচার্স আছে আর তার সাথে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ রয়েছে ব্যাকে ফোর কে থার্টি এফপিএস এ ten eighty P sixty FPS video recording এর সাপোর্ট আছে ভিডিও রেকর্ডিং এর টাইমে ব্যাকগ্রাউন্ড ব্লারের অপশনও রয়েছে এছাড়াও প্রো মোড তারপরে ফর্টি এইট মেগাপিক্সেলের মোড রয়েছে এছাড়াও অনেক ফিল্টার রয়েছে এইচডিআর রেকর্ডিং এর সাপোর্ট রয়েছে তো আছে অনেক ফিচার্স রয়েছে ক্যামেরার মধ্যে আর ফ্রন্টে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের অমনি ভিশনের সেন্সার ফ্রন্ট ক্যামেরাতেও অনেক ফিচার্স রয়েছে রয়েছে ফ্রন্টেও এইচডিআর এর সাপোর্ট রয়েছে তার সাথে পোর্ট্রেট মোড রয়েছে তার সাথে অনেক রকমের ফিল্টার রয়েছে রেয়ার ক্যামেরার বেশিরভাগ ফিচারই ফ্রন্টে আছে তার সাথে টেন এইটটিপি থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট রয়েছে আর ফ্রন্টে ভিডিও রেকর্ডিং এর টাইমে ব্যাকগ্রাউন্ড ব্লার এর অপশনও রয়েছে অমনিভিশনের সেন্সার আমি এই কারণেই বলছি তোমরা যদি অফিসিয়াল রিয়েলমির পেজে দেখো তো সেখানে তোমরা কোনো সেন্সারের উল্লেখ দেখতে পাবে না তো একটা কমন জিনিস তোমাদেরকে আমি বলে দিই যখনই কোনো ব্র্যান্ড সেন্সারের কথা উল্লেখ করবে না মানে সেন্সারের ব্র্যান্ড সম্পর্কে কেউ উল্লেখ করবে না তখনই তোমরা বুঝে নেবে সেটা হচ্ছে অমনিভিশনের সেন্সার তো অমনিভিশনের সেন্সারও ভালোই খারাপ না আর তাছাড়া আদার ফিচার্স এর মধ্যে slow motion ultra macro panorama তার সাথে টোয়েন্টি এক্স ডিজিটাল জুম ফ্রন্টে এবং রেয়ারে দুটোতে ভিডিও রেকর্ডিং এ ইআইএস রয়েছে তো এবার আমি তোমাদেরকে কিছু ক্যামেরা স্যাম্পেল দেখিয়ে দিই আসি ফোনটার কানেক্টিভিটির ওপর তো ফোনটার কানেক্টিভিটিতে হচ্ছে ফাইভ জি তো অবভিয়াসলি রয়েছে ফাইভ জি তো তোমরা পাঁচটা ব্যান্ডের সাপোর্ট পাবে মেন যে দুটো ব্যান্ড এ টোয়েন্টি এইট এ সেভেন্টি এইট এই দুটো ব্যান্ডের তোমার সাপোর্ট রয়েছে তার সাথে এ ফিফটি ফাইভ আরো কিছু কিছু ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট রয়েছে কি কি ফাইভ জি ব্যান্ড রয়েছে তোমাদের যদি টোটালটা দেখতে হয় আমি সাইডে চার্ট দিয়ে দিচ্ছি সব দেওয়া আছে এছাড়াও four G plus carrier aggregation GPS GLONASS BeiDou WiFi six dual band WiFi এর সাপোর্ট রয়েছে তার সাথে এই ফোনটাতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ফোনটাতে সব ধরনের সেন্সার রয়েছে যেমন প্রক্সিমিটি সেন্সার জাইরোস্কোপ অ্যাক্সেলোরোমিটার তো সব ধরনের সেন্সার রয়েছে সেন্সারের কোনো কমতি নেই আর ফোনটাতে ওয়াইড ওয়ান এল ওয়ান এর সাপোর্ট রয়েছে আর ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট রয়েছে ওয়াইড ওয়ান এল ওয়ান থাকার ফলে তোমরা ফুল এইচডি তে কোনো ভিডিও নেটফ্লিক্স এ বা প্রাইম ভিডিওতে তোমরা ডাইরেক্টলি স্ট্রিম করতে পারবে আর ক্যামেরা টু এপিআই থাকার ফলে তোমরা জি ক্যাম মড ইউজ করতে পারবে এবার আসি ফোনটার ভিডিও এবং অডিও কোয়ালিটির ওপর super AMOLED display with ninety hertz হার্জের রিফ্রেশ রেট আর রয়েছে স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমোসের সাপোর্ট এবার আসছে ব্যাটারি আর চার্জিং তো ফোনটাতে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আর রয়েছে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং এবার আমি ফোনটা সম্পর্কে আমার মতামত মানে রিভিউ দেবো Realme Narzo fifty pro five G এই ফোনটা আন্ডার টোয়েন্টি এ বেস্ট ফোন তো অফারের টাইমে কার্ড ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে এই ফোনটা তোমরা আন্ডার সিক্সটিন থাউজেন্ড পেয়ে যাবে তো নর্মালি এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড তো টোয়েন্টি টু থাউজেন্ড হিসাবে দেখতে গেলেও ঠিকই আছে কিন্তু তাও কিছু কিছু দিকে একটু কস্ট কাটিং আছে যদি টোয়েন্টি টু থাউজেন্ড এর হিসাবে ধরো কিন্তু যদি তোমরা এই ফোনটা অফারের টাইমে নাও সিক্সটিন থাউজেন্ড হচ্ছে এই ফোনটা কিলার ফোন এই ফোনটা বেস্ট তো MediaTek Dimensity nine twenty five G যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটা যথেষ্ট ভালো প্রসেসর যদি তোমরা এই প্রসেসরটাকে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে তুলনা করো তাহলে স্ন্যাপড্রাগনের যে সিক্স নাইনটি ফাইভ রয়েছে সিক্স এর থেকে এই প্রসেসরটা বেটার আর হচ্ছে এটা স্ন্যাপড্রাগনের সেভেন সেভেন্টি এইট জি যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসরটা ঠিক নিচে মানে এটা হচ্ছে সেভেন সেভেন্টি এইট জি আর হচ্ছে স্ন্যাপড্রাগনের সিক্স নাইনটি ফাইভ যে প্রসেসর দুটো রয়েছে তার একদম মাঝামাঝি ক্যামেরা এই ফোনটার মোটামুটি খুব যে ভালো ক্যামেরা সেটা বলা যাবে না এই প্রাইসের মধ্যে ঠিকঠাক যেহেতু কোম্পানি প্রসেসর ভালো দিয়েছে তার সাথে in display fingerprint sensor AMOLED display দিয়েছে তো ক্যামেরার দিক দিয়ে একটু কস্ট কাটিং হয়েছে এই প্রাইসের মধ্যে নর্মালি তোমরা আইপিএস ডিসপ্লে দেখতে পাবে আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবে আর এই ফোনটাতে রয়েছে AMOLED display with in display fingerprint sensor যেটা এই প্রাইসের মধ্যে প্রায় দেখাই যায় না অ্যামোলেড ডিসপ্লে এই প্রাইসের মধ্যে অনেক ফোনেই থাকে কিন্তু তাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে না সাইড মাউন্টেডই থাকে কিন্তু কিন্তু এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে তো ফোনটার লুকস অ্যান্ড ফিল একদম পারফেক্ট আছে কোনো প্রবলেম নেই লুকস ওয়াইজ তো ফোনটাকে ভালোই দেখতে আর ফোনটার ওয়েট একদম পারফেক্ট আছে খুব বেশি ভারীও না খুব হালকাও না একদম পারফেক্ট ওয়েট ইন হ্যান্ড ফিলের কথা যদি বলি ইন হ্যান্ড ফিল ঠিকঠাক আর ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক যেহেতু ফোনটাতে ভালো প্রসেসর রয়েছে অবভিয়াসলি তোমরা ভালো গেমিংও করতে পারবে এই ফোনটা তো ওভারঅল যদি তোমরা এই ফোনটাকে দেখো টোটাল একদম প্যাকেজ ফোন এটা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা অন করে দাও আর এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা নতুন ফোন কেনার প্ল্যানিং করছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিও